Oh, বড় না না কত তুমি ধাক্কা দিয়ে ফেলা দিল হ্যাঁ তোলার মতন চিকন কথা হ্যাঁ? নালা নেই নেই oh, উঠায় পড়ে যায় ধাক্কা নাকছে এলায় মদ দূর তুই জেলা তোর মার পেট তো হইছ না হ্যাঁ? তোর ভাই লগত তুই মার্বল খেলা তুমি খেলা গুলি গুলি তুই সবাই সব আমার ভাইয়ের মার্বল গিলে তুই তুই দিছিস